ডিজিটাল মুদ্রার উপরে কতটা প্রভাব ফেলবে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আবারও কি ক্র্যাশ করবে ক্রিপ্টো মার্কেট করলে কতটা নিচে নামতে পারে হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ের উপরে আপনি যদি ক্রিপ্টো মার্কেটের ট্রেডার হন ক্রিপ্টো মার্কেটের ইনভেস্টর হন অথবা আপনি যদি যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটের ইনভেস্টর আপনি যদি হন সেটা ট্রেডিং মার্কেট বলেন শেয়ার মার্কেট বলেন অথবা আপনি যদি ফিজিক্যালি কোথাও কোনো ব্যবসার জন্যেও ইনভেস্ট করে থাকেন আজকের ভিডিওটা আপনার এই ইনভেস্টমেন্ট করার জন্যে অনেক টিপস ট্রিক্স আপনাকে দিবে কারণ আজকের ভিডিওটা হচ্ছে এমন একটা বিষয়ের উপরে যেটা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ইনভেস্টমেন্ট এবং আর্নিংসের জন্যে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল মুদ্রার উপরে কতটা প্রভাব ফেলবে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আবারও কি ক্র্যাশ করবে ক্রিপ্টো মার্কেট করলে কতটা নিচে নামতে পারে এই বিষয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটু নজর দিতে হবে বর্তমান পরিস্থিতি কি আছে বর্তমান পরিস্থিতি যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে বর্তমানে এই যে চীন আর তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে পৃথিবীর বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে চীন আপনারা জেনে থাকবেন এর আগে যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটা শুরু হলো তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটে ধস নেমেছিল আপনারা জানেন বিটকয়েন আট হাজার থেকে এখন এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তেইশ হাজারের মতো এসেতে দাঁড়িয়েছে কিছুদিন আগে আরও নিচে গিয়েছিল এই পরিস্থিতি হওয়ার পেছনে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এই যুদ্ধটা বেশ বড় রকমের দায়ী বলা যায় প্রায় এই কারণেই এই যুদ্ধটার কারণেই ক্রিপ্টো মার্কেটে এই ধসটা নেমেছিল আপনারা জানেন হয়তো যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা কী জন্য হয়েছিল এক কথায় বলতে গেলে রাশিয়ার ভূখণ্ড দখলের যে প্রবণতা সেই কারণে কিন্তু এই যুদ্ধটা বেঁধেছিল অর্থাৎ রাশিয়া মনে করছিল যে ইউক্রেন তাদের একটা অংশ তারা এটাকে আলাদা হতে দেবে না এখানে চীন এবং তাইওয়ানের বেলায়ও কিন্তু আমরা ব্যাপারটা একই দেখতে পাচ্ছি এখানে একটা ইস্যু আছে যেটা হচ্ছে মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি তিনি হচ্ছেন আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর যারা আছেন তাদের মধ্যে একজন তিনি কিন্তু সম্প্রতি তাইওয়ান সফর করেছে এবং চীন এখানে মনে করছে যে তাইওয়ানকে তারা যে আলাদা করার চীন থেকে আলাদা করার একটা চিন্তা করছে এখানে আমেরিকা আমেরিকা হয়তো এখানে পৃষ্ঠপোষকতা করছে এই ব্যাপারটাতে এবং চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে এই ভূখণ্ড আলাদা করার যে চেষ্টা বাইডেন সরকার করছে এটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না এর সমুচিত জবাব জবাব তারা দেবে এবং এই ভিডিওটা রেকর্ড করার সময় যতদূর জানা যাচ্ছে যে তাইওয়ান যে তার আশেপাশের যে জলসীমাটা ছিল সেখানে কিন্তু চীন সামরিক মহড়া করেছে এবং তারা সেখানে এখনও টহল জারি রেখেছে এখন প্রশ্ন হলো এখানে যদি যুদ্ধ হয় চীন এবং তাইওয়ানের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে এই প্রভাবটা ক্রিপ্টোর উপরে পড়বে নাকি পড়বে না এখানে অনেকে বলবেন যে চীনে তো ক্রিপ্টো নিষিদ্ধ তাহলে এই প্রভাবটা ক্রিপ্টোর উপরে পড়ার সম্ভাবনা কোথায় কিন্তু এখানে একটা জিনিস দেখুন প্রথমত হচ্ছে আমেরিকা কিন্তু এই যুদ্ধের সাথে এই পরিস্থিতির সাথে জুড়ে গেছে অলরেডি অর্থাৎ এখানে যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু আমেরিকা বাইরে বসে থাকবে না তারাও কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে যাবে আর যখন ইনভলভ হয়ে যাবে আপনারা জানেন ক্রিপ্টো ব্যবহারকারীদের একটা বড় অংশ কিন্তু আমেরিকান বা আমেরিকা মহাদেশেও বেশ কয়েকটা দেশে ক্রিপ্টো ব্যবহার হয় লেনদেন হয় সেই দিক থেকে দেখতে গেলে যদি আপনি বলেন যে চীনে ব্যবহার হয় না তাহলে কেন প্রভাব পড়বে সেদিক থেকে দেখতে গেলে আপনার এই লজিকটা কিন্তু কাজে আসছে না দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় এবং ইম্পর্ট যুক্তরাষ্ট্রের পরেই জিডিপি এবং ক্রয় ক্ষমতার দিক দিয়ে চীনের অবস্থান অর্থাৎ যদি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে জিডিপি এবং ক্রয় ক্ষমতায় প্রথম হয় দ্বিতীয় কিন্তু চীন এখানে আমরা জিডিপি আপাতত সাইডে সরিয়ে রাখছি কারণ এটা একটা বিশদ বিষয় এটা নিয়ে আলোচনা করতে গেলে আলাদা ভিডিও তৈরি করতে হবে আমরা শুধু ক্রয়ের বিষয়টা বুঝতে চেষ্টা করব দেখুন চীন আমেরিকা থেকে কিছু কিনবে অথবা বাংলাদেশ থেকে কিছু কিনবে সেই জন্যে কিন্তু বাংলাদেশের একদল ব্যবসায়ী কিছু প্রোডাক্ট তৈরি করছে যে আমরা এটা চীনে বিক্রি করব আমেরিকাও সেই রকম কিছু প্রোডাক্ট তৈরি করছে যে আমরা এটা চীনে বিক্রি করব। এখানে যখন দেখো অনেক বড় বড় কোম্পানির লসের শিকার হবে যখন চীন প্রোডাক্ট কিনবে না স্বাভাবিকভাবেই তাদের প্রোডাক্ট নষ্ট হবে তাদের উৎপাদন ব্যাহত হবে লসের শিকার হবে ফলে সেই সব কোম্পানির আদলে যেসব মানুষের অনেক টাকা পয়সা ছিল যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করছিল তারা কিন্তু সরে যাবে দেশে বেকার সমস্যা দেখা দেবে অর্থনৈতিক সংকট দেখা দেবে এদিকে আমদানি রপ্তানি কম হওয়ার ফলে দেখা যাচ্ছে যে রিজার্ভের পরিমাণ কমে আসবে মুদ্রাস্ফীতি দেখা দেবে এই সমস্ত কিছু মিলিয়ে ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট কম আসবে সে চীন ক্রিপ্টো ব্যবহার করুক আর না করুক যখনই ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট কম আসবে তখনই কিন্তু ক্রিপ্টো ক্র্যাশ করতে পারে আর স্বাভাবিকভাবেই আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট নির্ভর করে যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটই নির্ভর করে এটা স্পেশালি ক্রিপ্টো যে যত ইনভেস্টমেন্ট আসবে ইনভেস্টর যত জুড়বে তত কিন্তু এখানে মার্কেট আপ হওয়ার সম্ভাবনা থাকবে তত দ্রুত মার্কেট আপ হবে আমরা একটু যদি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যাই bitcoin zero point three nine percent down আছে এটা সচরাচর হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে টোয়েন্টি ফোর থাউজেন্ডে গেছিলো এখনও এটাকে যে এই পরিস্থিতির প্রভাব যে পড়ে গেছে সেটা আমি বলছি না তবে এখানে আমরা একটু খেয়াল করবো দেখুন বিটকয়েনের আমি টোয়েন্টি ফোর আওয়ারের ট্রেডিং ভলিউমটা দেখ দেখাচ্ছি এখানে বিটকয়েনের টোয়েন্টি ফোর আওয়ার ট্রেডিং ভলিউমে কিন্তু thirty eight point sixty seven percent down দেখা গেছে মার্কেট ক্যাপ বলেন তো ফুল রিলেটেড মার্কেট ক্যাপ সব দিকেই কিন্তু বর্তমানে মাইনাস আছে আমরা যদি এখানে একটু মার্কেট ক্যাপিটালাইজেশনটা দেখতে চাই যে কতটা কমলো তাহলে দেখুন এখানে কিছুদিন আগেও প্রায় থ্রি ট্রিলিয়ন ডলার ছুঁই ছুঁই হয়ে গেছিল কিন্তু আমাদের বিটকয়েন কিন্তু বর্তমানে এটা ওয়ান ট্রিলিয়নের নিচে এবং নিচে উপরে নিচে উপরে করে এখানে আপ ডাউন করছে তাহলে এই যে যে খবরগুলো বেরিয়ে আসছে যে চীন একটা ক্ষমতাধর দেশ তাদের সাথে তাইওয়ানের একটা দ্বন্দ্ব হয়তো শুরু হতে যাচ্ছে এবং তার মধ্যে ইনভলভ আছে আমেরিকা যারা তাইওয়ানের পক্ষে আছে এই দুইটা দেশের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব শুরু হয় তাহলে বিশ্ব অর্থনীতি চরমভাবে ভেঙে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না আর যদি অর্থনৈতিক অর্থনীতি ভেঙে পড়ে তাহলে ইনভেস্টমেন্ট মার্কেট যে আফ হবে এটার প্রশ্নই আসে না ডাউন তো হবেই কত ডাউন হবে সেটা এই মুহূর্তে প্রেডিক্ট করা যাবে না কারণ এখনও যুদ্ধ শুরু হয়নি যদি যুদ্ধ ঠিকই শুরু হয়ে যায় তাহলে সেটার পরিস্থিতি বুঝে প্রেডিক্ট করা যাবে কারণ আমরা ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলাফল সাফার করছি এবং আমরা কোনোভাবেই চাইছি না যেন চীন তাইওয়ানের মধ্যে এই একটা ঝামেলা তৈরি হয় যুদ্ধ টুদ্ধ কিছু হয় তবে যদি হয় তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করবে সো এই মুহূর্তে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে একটু মার্কেট অ্যানালাইসিস করুন একটু নিউজগুলো দেখুন ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করুন এই নিউজগুলোর উপরে বেস্ট করে ট্রেড করুন শর্ট ট্রেড করুন সামান্য সামান্য লাভ নিয়ে বের হয়ে আসুন কারণ এই সময় হচ্ছে যদি আপনি লং টার্মের জন্য এখন বাই করে রেখে দেন হতে পারে অনেক অনেক ডাউনে চলে যেতে পারে ক্রিপ্টো মার্কেট যেখান থেকে আবার কামব্যাক করতে বেশ সময় হয়তো প্রয়োজন হবে সো একটু ভেবেচিন্তে ট্রেড নেবেন যদি খুব প্রয়োজন না হয় তাহলে এই মুহূর্তে ট্রেড না নেওয়াই ভালো বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করুন দেন ট্রেডিং শুরু করুন এটা হচ্ছে আমার রিসার্চ আমার মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে আপনার মতামত কি এই পরিস্থিতি সম্পর্কে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে সকলেই সকলের মতামত নিয়ে একটা সারাংশে দাঁড় করাতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন